বিসমুল্লাহ রহমান রাহিম আমরা এখন দেখব যে সাউন্ড বক্স কীভাবে মাইক বানাবো অর্থাৎ আমরা আমি এখন যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আমার কথা আমি নিজেই শুনতে পাবো এবং মাইকের মতো চিল্লায় পুরো এলাকাবাসীকে একখান্ন করতে পারবো মাত্র একটি সাউন্ড বক্স দিয়ে দেখুন কিভাবে সেটা সম্ভব হয় প্রথমে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার এখানে রাইট ক্লিক করবেন এই যে রেকর্ডিং রেকর্ডিংয়ে ক্লিক করবেন যখন এই যে লোডিং হচ্ছে আমরা আবার ই করলাম চলে আসছে আমরা এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছি অর্থাৎ আচ্ছা দেখেন এই যে আমি ফু দিলাম এটা আপ অ্যান্ড ডাউন করবে এখান থেকে রাইট ক্লিক করব আমি রাইট ক্লিক করলাম প্রপার্টিস চলে আসছে আমরা প্রপার্টিসে যাব এই যে দেখতে পাচ্ছেন লিসেন লেভেল আমরা এই যে লিসেন অর্থাৎ শুনবে সবাই শুনবে এখানে ক্লিক করব এই যে দেখছেন এই যে এটা হলো মাইক্রোফোন এই মাইক্রোফোন থেকে সাউন্ড বক্সে যাবে কিভাবে জাস্ট আমরা লিসেন টু দিস ডিভাইস এইখানে এই টিক মার্কটা দিয়ে দিব আর এখানে continue running when the battery power তো আমরা অ্যাপ্লাই করব ওকে করব দেখেন আমি এখন নিজেই আমার নিজের কণ্ঠ শুনতে পাচ্ছি বাইরে থেকেও শোনা যাচ্ছে আমরা এইভাবে কাজটি করলে সম্পূর্ণ ফল পাবেন